এবারসি তেনাগাকেটজা কিংবা আরটিকে টু পয়েন্ট জিরোর মাধ্যমে ব্ল্যাকলিস্টধারীরা পারমিট করতে পারবে এই মর্মে গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেকেই কিন্তু বিষয়টা সহজভাবে নিয়েছেন অনেকেই আবার দ্বিমত পোষণ করছেন কোন সোর্সে আমি এই কথাগুলো বলছি কিংবা কোন সোর্সের মাধ্যমে আমি কনফার্ম হয়েছি কিংবা আমি মিথ্যা কথা বলছি কিনা সে বিষয়টা স্পষ্ট ধারণার চেষ্টা করব এবং একই সাথে ইমিগ্রেশনের আপডেট সংবাদ প্রসঙ্গে আপনাদের মাঝে আজকের ভিডিও বিস্তারিত কথা বলবো তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ এখানে অনেকেই কিংবা কয়েকজন আমাদের প্রবাসী ভাই বন্ধুরা ওনারাই কমেন্টস করেছিলেন যে মিথ্যা তথ্য দিয়ে কেন মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছি আমি আমি কোন সোর্সে এই ভিডিওটা তৈরি করছি সে বিষয়ে আগে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিতে চাই তারপরে বিস্তারিত কথা বলবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের বলে যে ভ্রান্তিকর তথ্য রয়েছে কিংবা মনে করছেন আমি বিভ্রান্ত ছড়াচ্ছি বিষয়টা সঠিকভাবেই বুঝতে পারবেন Okey, sebelum ini ah, pada asalnya ah, yang blacklist-blacklist ni tidak boleh masuk program rekalibrasi ini. So, untuk yang keadaan terkini, prosedur terbaru, beberapa kategori blacklist eh boleh uh, mendaftarkan diri dalam program rekalibrasi tenaga kerja 2.0. Okey? Ah uh, dulu tak boleh. Lepas tu sekarang ni dilonggarkan supaya uh, parti-parti ni mengambil lebih peluang untuk join dalam program rekalibrasi ini. Okey eh? Antara uh, ah, blacklist blacklist yang dibenarkan adalah BLI, RAI atau disebabkan kes-kes yang pernah uh, overstay atau masuk tinggal tanpa pas yang sah ataupun pernah melakukan uh, pelanggaran syarat eh, yang salah guna pas lepas tu uh, pernah cuba melakukan apa-apa kesalahan di immigration eh, di Malaysia pada waktu immigration eh. lepas tu uh, imigran larangan, banduan dagang, tinggal lebih masa uh, dulu kes-kes lama tu yang pernah di blacklist uh, pun dibenarkan untuk uh, menyertai program rekalibrasi 2.0 ini. Selain itu, sekiranya ha, warga asing ini pernah disenaraihitamkan ha, ah, atas kes-kes ha, melanggar syarat macam tadi saya kata tinggal lebih masa atau lain-lain kesalahan yang dimaksudkan eh, ha, pun boleh বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন এটা আমি জাস্ট শো করলাম তিনিও একজন কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সদস্য কিংবা অফিসার তিনি ইমিগ্রেশনেই কর্মরত রয়েছেন কিংবা ইমিগ্রেশনে চাকরি করেন তো ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে দিয়েছি এছাড়া আমি অন্য মারফত থেকে নিউজটা পাওয়ার পরেই কিন্তু শুধুমাত্র আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো আশা করি আপনারা যে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন কিংবা বিভ্রান্তিতে ছিলেন সেটা সম্পূর্ণভাবে আপনাদের কেটে গিয়েছে এখানে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা লাগবে না কিংবা এক্সট্রা কোনো টাকা দিতে হবে না অনেকে হয়তো বলতে পারে যে আপনার নামে ব্ল্যাক লিস্ট রয়েছে কিংবা আপনার নামে লারি মার্জিকান রয়েছে এমন সমস্যার জন্য আপনাকে এক্সট্রা টাকা গুনতে হবে বিষয়টা কিন্তু এমন নাই আর দশজন ব্যক্তি কিংবা যাদের নামে কোনো ধরনের ব্ল্যাক লিস্ট নেই কিংবা আনুষঙ্গিক কোনো কিছু নেই তারা যেভাবে ফিঙ্গারপ্রিন্ট করছে কিংবা রেজিস্ট্রেশন করছে কিংবা পারমিটের যে স্টেপ বাই স্টেপ কাজ সম্পূর্ণ করছে আপনি ঠিক সেই উপায়ে লিগ্যাল উপায়ে আপনিও পারমিট করতে পারবেন আশা করি আপনাদের মনে যে বিভ্রান্তিকর তথ্য ছিল কিংবা সন্দেহ ছিল সেটা কিছুটা হলেও দূর হয়েছে তো অবশ্যই সেজন্য আপনার বসের মাধ্যমে যোগাযোগ করবেন যে কথাটা প্রতিনিয়ত আপনাদের মাঝে বলে আসছি যে আপনি যেখানেই কাজ করছেন কিংবা যে বসের আন্ডারে কাজ করছেন সেখানে পারমিট করার চেষ্টা করবেন তাহলে আপনি টেনশন মুক্তভাবে কিংবা দুশ্চিন্তা মুক্তভাবে পারমিট করতে পারবেন এ কথাটা এই কারণেই বলছি এখনও পর্যন্ত অনেকেই যোগাযোগ করেন যারা কিনা বিগত সময় আরটিকে ভাষণ ওয়ান কিংবা আরটিকে প্রোগ্রাম চালু হয়েছিল অনেকেই রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট মেডিকেল করার পরে অনেক এজেন্ট কিংবা থার্ড পার্টি যাদের সাথে যোগাযোগ করছিল তারা হিলাং হয়ে গিয়েছে কিংবা হারিয়ে গিয়েছে অনেকে সাত থেকে দশ হাজার ইঙ্গিত পর্যন্ত দিয়েছে এখন সেই সকল ব্যক্তির আর সন্ধান পাওয়া যাচ্ছে না এমন ব্যক্তির সংখ্যা কিন্তু নেহাতি কম নাই সেজন্য সঠিক বসের মাধ্যমে আপনার পারমিট আপনিই করবেন একই সাথে আপনাদের আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই এই ব্ল্যাক ফিস্টের আন্ডারে আপনার যদি বিগত সময় লারি মার্জিকান থাকে আপনি পারমিট করতে পারবেন এবং আপনার নামে যদি দেশে যাওয়ার আগ মুহূর্তে যে ব্ল্যাকলিস্ট করে থাকে কিংবা ইমিগ্রেশন বিভাগ ব্ল্যাকলিস্ট করে থাকে কোনো উপায় আপনি মালয়েশিয়া প্রবেশ করছেন তো সেক্ষেত্রেও আপনি পারমিট করতে পারবেন এক কথায় এরকম যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে আপনি সরাসরি পারমিট করতে পারবেন আরেকটা বিষয় এখানে কিন্তু আরেকটি সমস্যা দেখা দিয়েছে সেটি হলো বিগত সময় আর্টিকের আন্ডারে যখন কেনা রেজিস্ট্রেশন করার প্রয়োজন হতো তখন কিন্তু যে কোনো একটা পাসপোর্ট নাম্বার দিলেই আপনি রেজিস্ট্রেশন করতে পারতেন তবে বর্তমানে আরটিকে টু পয়েন্ট জিরো কিংবা ভার্সন টুতে এসে আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই আঠারো মাস থাকতে হবে আপনার স্ক্রিনে নিশ্চয়ই একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজই পাঠিয়েছে একজন এজেন্ট তার যে ওয়ার্কার রয়েছে কিংবা তার আন্ডে পারমিট করতে চাচ্ছিল সেখানে কিন্তু এই ব্যক্তির পাসপোর্টের মেয়াদ চুকুপ হয় নাই আঠারো মাস নাই সরাসরি কিন্তু সেখান থেকে লেখা আসছে ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে যে এই ব্যক্তির পাসপোর্টের মেয়াদ আঠারো মাস নয় অবশ্যই আঠারো মাস সম্বলিত কিংবা দেড় বছর সম্বলিত একটি পাসপোর্টের প্রয়োজন হবে তো আপনাদের যাদের কিনা এমন পাসপোর্টের মেয়াদ কম রয়েছে দ্রুততার সহিত পাসপোর্ট করে নেবেন বাংলাদেশ হাই কমিশন থেকে আর পাসপোর্ট কিভাবে করতে হয় পোস্টলাজুর মাধ্যমে এ বিষয়ে আপনারা আমার সেই ভালো রকম জানেন বন্ধুগণ এখন কথা বলবো ইমিগ্রেশনের আপডেট সংবাদ অপরাশী প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে জেনে থাকবেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন স্থানে অপরাশী পরিচালনা করছে মালয়েশিয়ার নতুন ইমিগ্রেশন প্রধান তিনিও কিন্তু আজ বিকালে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন যে সোনকারের আড়ালে জুয়ার ব্যবসা ব্যবসা করছিল এমন মানে সঙ্গতি অসঙ্গতি পাওয়ার কিংবা এমন তথ্য প্রমাণের ভিত্তিতে সেখান থেকে বেশ কয়েকজন বাংলাদেশি এবং ইন্দোনেশিয়ান নাগরিককে আটক করেছে এছাড়াও মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ মালাক্কা তেঙ্গা নামক স্থানে গত রাত্রেও কিন্তু অপ্রাচী পরিচালনা করে একটি বাসা বাড়িতে সেখান থেকেও কিন্তু বেশ কিছু বিদেশি নাগরিককে আটক করেছে এরপরে রয়েছে কুয়ালালামপুর জালান সুলতান এরিয়ায় সেখানেও কিন্তু অপ্রাচী পরিচালনা করে এমনই বিভিন্ন স্থানে এখানে দু একটা জায়গায় নয় এখানে কুয়ালালামপুর আছে মালাক্কা আছে জহোবারু আছে পরু পিনাং আছে পেরি রয়েছে তো এক কথা প্রত্যেকটা স্থানের নাম বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন স্থানে অপ্রাসী পরিচালনা করছে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে একদিকে যেমন বৈধতার প্রোগ্রাম চলমান রয়েছে অপরদিকে কিন্তু ইমিগ্রেশন বিভাগ অপ্রাসীও পরিচালনা করছে কারণ এখন যে সকল স্থানেই কিনা অপ্রাসী হয় প্রত্যেকটি স্থানের নামেই স্থানীয় নাগরিক কর্তৃক কিংবা যে কোনো মাধ্যম থেকে কমপ্লেন আসার পরে সেখানে সঠিকভাবে যাচাই বাছাই হয় যাচাই বাছাই হওয়ার পরে সঠিক তথ্য প্রমাণ আসার পরে কিন্তু মূলত ইমিগ্রেশন বিভাগ অপরাসি পরিচালনা করে থাকে বন্ধুগণ এই ছিল আপডেট সংবাদ এখন আপনাদের দুই একটা প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেব প্রথমে জামাল ভাই লিখছিলেন ভাই আমি বুঝি না এই লেখাটা কি পাসখাস লুলুস বায়ারান পাসখাস অর্থাৎ হলো স্পেশাল পাস লুলুস অর্থাৎ অ্যাপ্রুভ আপনারা নিশ্চয়ই জানেন আর বায়ারান হচ্ছে আপনারটা বায়ার হয়ে গিয়েছে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এরপরে রাজু ভাই লিখছিলেন ভাই আট মাস থেকে আর্টিকে টু পয়েন্ট ওতে আসতে হলে কত টাকা খরচ হবে ভিসার জন্য রাজু ভাই আপনার অবগতির জন্য বলতে চাই গভর্নমেন্টে একটা খরচ নির্ধারণ করেছে তো কেউ তো আর সেই খরচের মাধ্যমে পারমিট করতে পারে বলে আমার মনে হয় না তো আপনি যে বসের সাথে যোগাযোগ করছেন সেই বস আপনার কাছ থেকে কত টাকা নেবে সেটা তার উপরেই নির্ভর করছে বন্ধুগণ এরপরে আব্দুল কালাম জানতে চেয়েছিলেন ভাই আমি ষোলো তিন দুই হাজার তেইশে ফিঙ্গার দিয়েছি লারি কেস উঠছে আমার বসকে এটা ঠিক করতে পারবে জানাবেন আব্দুল কালাম ভাই আপনার অবগতির জন্য বলতে চাই অবশ্যই আপনার বসের সাথে যোগাযোগ করবেন আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন তখন কিন্তু এই সিস্টেম ছিল না আমি গতকালকের ভিডিও স্পষ্টভাবে বলেছি যে এপ্রিল মাসের এক তারিখ থেকে সম্ভবত এই সিস্টেম চালু হতে পারে যে যাদের নামে ব্ল্যাকলিস্ট কিংবা লারিমা জিকান রয়েছে তারা প্রত্যেকেই পারমিট করতে পারবে বন্ধুগণ এরপরে এক বাংলাদেশি ভাই তিনি লিখেছেন ভাইজান আপনার কাছে একটু জানার ছিল আমি রাহুল আমি আগে মালয়েশিয়াতে ছিলাম পরে লারি কেস খাইছি দুই হাজার সতেরোতে ফিঙ্গার দিয়ে দেশে আসছি পাঁচ বছর ব্ল্যাকলিস্ট ছিল এখন কি আমি কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারবো ভাই একটু দেখে আমাকে জানাবেন ভাই আপনি যেহেতু মালয়েশিয়াতে ছিলেন আপনার নামে ব্ল্যাক লিস্ট ছিল তো আপনি হিসাব করে দেখবেন আপনি যেদিন দেশে গিয়েছেন সেখান থেকে বর্তমান কিংবা আজকের তারিখ পর্যন্ত পাঁচ বছর শেষ হয়েছে কিনা এবং একই সাথে আপনি যে পাসপোর্ট দিয়ে দেশে গিয়েছিলেন অর্থাৎ দেশে যাওয়ার সময় আপনার কাছে যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একবার চেক করিয়ে নেবেন আপনার পরিচিত জোনের মাধ্যমে তো এখানে সরাসরি আপনি আমি গিয়ে চেক করতে পারবো না মালয়েশিয়া যে কোনো একটা পরিচিত বসের মাধ্যমে আপনি চেক করে নেবেন সেক্ষেত্রে কিছু টাকা আপনার খরচ হতে পারে তাহলে আপনি নিশ্চিতভাবে কিংবা দুশ্চিন্তামুক্তভাবেই থাকতে পারবেন এবং আপনি আসতে পারবেন কি পারবেন না সে বিষয়টাও কনফার্ম হতে পারবেন এছাড়াও অনেকেই একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন সেটা হলো দুই সালে যারা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা আসছে তারা কি পারমিট করতে পারবে কিনা ভাই এই নির্দেশনা আসতে অপেক্ষা করতে হবে কিংবা এই ঘোষণা এখনও পর্যন্ত ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে দুই এর মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারাই পারমিট করতে পারবে তো এমনই শোনা যাচ্ছে সম্ভবত আগামী জুন জুলাইয়ের পর থেকে যারা দুই হাজার তেইশ শেষে ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা রানিং ভিসা রয়েছে তারাও সম্ভবত পারমিট করতে পারবে তো এই ঘোষণা আসা পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তো বন্ধুগণ এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন